গুনা তৃপ্তি দেয় না বাপ গুনা সুখ দেয় না গুনা তৃপ্তি দেয় না যে যুবক মদখোর যে মানুষ আসক্ত মদে সে কোনোদিন তৃপ্ত হয় না তার আরো মদ চাই আরো মদ চাই আরো মদ চাই সে তৃপ্ত হয় না ঠিক কিনা বলেন না যে জুয়া খেলে জুয়া সে কোনোদিন তৃপ্ত হয় না হাজারো লক্ষ জুয়ারি জুয়া খেলতে খেলতে নিজের জমি নিজের জায়গা নিজের টাকা নিজের ভিটা নিজের মাটি নিজের বসত অসভ্য জানোয়ার এমনও আছে নিজের বউ শুদ্ধা বেচালা তৃপ্তি নাই আহা গুণা সুখ দেয় না গুণা তৃপ্তি দেয় না মানি যদি সুখ দিত তো ফেরাউন আর নমরুদকেই দিত অতএব গুণা তৃপ্তি দেয় যে বোনেরা যে মারা আজকে বেপর্দা বাজারে বাজারে বেপর্দা ঘুরে রাস্তায় বেপর্দা হাঁটে তাদের কোনো তৃপ্তি নাই না স্বামীর কাছে তৃপ্তি না বাহিরে তৃপ্তি কারণ যে নারী একাধিক পুরুষকে দেখিয়ে শরীর রূপ যৌবন নিজে অভ্যস্ত পছন্দ তার কোনোদিন সুখ আর মিলে না সুখ মিলে না গুনার মধ্যে তৃপ্তি নাই যুবক তোমরা যদি সারা রাত পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করেও যদি তোমাকে দেখানো হয় তারপরেও তোমার তৃপ্তি হবে না আরো দেখতে মন চাইবে আরও দেখতে মন চাইবে আরো দেখতে মন চাইবে অথচ রব্বুল আলমিন যাকে একজন স্ত্রী দিয়েছে হালাল স্ত্রী সে একজন স্ত্রী দ্বারাই তৃপ্ত হয়ে যায় হালালের একজন দিয়েই তৃপ্তি মেলে হারামের লক্ষ কুটি দিয়েও তৃপ্তি ভাই আমার নওজোয়ান আজকে যারা উলঙ্গ ছবি দেখে দেখে নর্তকী দেখে দেখে নাচ গান দেখে দেখে গান বাদ্য ঢোল তবলা বাজায়া নারীর পিছনে জিন্দিগি কাটায়া জীবন বরবাদ করছো তুমি মনে করো ভাইয়া ও চিরেই তোমার হাতেও তো একটা প্রজন্ম আসবে তুমিও তো বিয়ে করবা তোমারও তো ছেলে হবে তোমারও তো মেয়ে হবে তো তাদের আখলাক কি হবে তাদের চরিত্র কি হবে রব্বুল আলমিন বলেন মনের খেয়াল খুশি মনের চাহিদা মতো যে চলে নফসের ধোকায় পড়ে যে জিন্দিগি গুনার মধ্যে কাটায় আমি রব্বুল আলমিন এক নাম্বার শাস্তি দেই আবল্লাহুল্লাহ পথ ভ্রষ্ট করে দেই গোমরা করে দেই পথ থেকে সরিয়ে দেই অমায়ু শাকির রসুলা মা কথাটা খেয়াল করেন কোরআনের আয়াত আল্লাহ বলে যে ব্যক্তি আমার রসুল সব কিছু হেদায়তের স্পষ্ট বলে দেওয়ার পরও আমার নবীর বিরুদ্ধাচরণ করবে এক দুই আমার ইমানদার নেককা পবিত্র বান্দারা যেই পথে চলে তার উল্টো পথে চলবে আল্লাহ বলেন এই দুইটা উল্টা তুমি করলা এক রসুলের তরিকার উল্টা করলা দুই ইমানদারদের রাস্তার উল্টা পথে চললা আল্লাহ বলেন এই দুইটা উল্টা চলতেছ তো এবার আমিও সিদ্ধান্ত নিলাম নুয়াল্লিহি মা তাওয়াল্লা এই উল্টাই উল্টাই তোমারে আমি চালাইতে চালাইতে চালাইতে থাকবো নুসলিহি জাহান্নাম একদিন ধাক্কা মেরে লাথি দিয়া জাহান্নামে ফেলে দেব আর ফিরতে পারবি না না ফরমান তোর মতো দুই চারজন ডাকায় আমার জান্নাতে না গেলেও সারবো হ্যাঁ এই গুনার উপরে মজা করেন না নাফরমানির উপরে তৃপ্তি করেন না খুব মৌজে আছেন মানুষের বেডি চান হ্যাঁ নর্তকী দেখেন নাচ দেখেন নেশা করেন সারা রাত একসেট বাজাইয়া মহল্লাবাসীর ঘুমের ডিস্টার্ব করো যুবক এটারে খুব মজা মনে করো আর লানত্বর উপরে খোদার গজব উপরে বেটা অভিশাপ্তর উপরে বেটা তোরে মালিক পছন্দ করে না বলে তোরে সারা রাত গুনার মধ্যে ডুবাইয়া রাখছে বেটা পছন্দ করলে তো তোরে ঘুম পাড়ায় দিত পছন্দ করলে তো তোরে ফজরে জাগায় দিত تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন আমার পছন্দের এমন কিছু বান্দা আছে রাত্রি যখন গভীর হয় বিছানায় তাদেরকে সুখের নিদ্রা থেকে আলাদা করে ফেলে বিছানা বিছানা বিছানায় আলাদা করে দেয় বিছানায় ডেকে বলে বান্দা ও আল্লাহর বান্দা ফজরের ওয়াক্ত হয়েছে তাহাজ্জুদের সময় হয়েছে রাত্রি গভীরে মনিবের কাছে বসার টাইম হয়েছে ওঠো বান্দা ওঠো রাত কবির একটা সেজেদা দাও আর শাহিমের মালিকের মোহাব্বত কুড়িয়ে নাও আল্লাহ তাআলা বলেন কানু আল্লাহ বলেন আমার এমন কিছু পেয়ারা বান্দা যাদেরকে আমি জান্নাত দেব যাদেরকে আমি নহর দেব আখিদিন আতাহুম যাদেরকে আমি জান্নাতে দিতে থাকব আর আমার বান্দা নিতে থাকবে আল্লাহ বলেন কারা জানুনি যারা রাত্রিবেলা খুব কম ঘুমায় আর রাত জেগে আমি আল্লাহর বন্দিগি করে আখিদিন আমা আতাহুম রব্বুহুম ফজর পড়নেওয়ালা তাহাজুদ পড়নেওয়ালা বান্দাকে আমি দেব আমার বান্দা নেবে বিষয়টা এমন তাফসিরের মধ্যে আছে আল্লাহ তালা জান্নাতে ওই বান্দাকে শুধু দিবে আর সে নিবে দিতে দিতে বান্দা বলবে মাওলা আর লাগবে না জান্নাতি বলবে আর লাগবে না আর লাগবে না আল্লাহ বলছে দেয় না মসজিদ আমার আরও আছে আরও আছে আছে সে আবার নিবে আবার নিবে আবার নিবে বলছে মাওলা আর তো লাগবে না আরে বলো কি বান্দা আরো আছে আরও আছে আরও আছে দিতে দিতে দিতে দিতে দিতে দিতে দিতে দিতে দিতে রব্বুল আলমিন এরপরে ফেরেস্তাকে বলবে আয় ওরে জিগা আর কিছু লাগবো নি ফেরেস্তা বলবে দোস্ত ওই জান্নাতি বন্ধু আর কিছু লাগবে জান্নাতি বলবে বলবো কি আর চাইবো কি যা চেয়েছি তা তো আগেই পেয়েছি যা চাই নাই তার তো কোটি কোটি মালিক নিয়ামতে ভরে দিয়েছে আর চাইব কি এবার ফেরেস্তা বলবে রব্বুল আলমিন আপনার জান্নাতি বান্দা আর কিছু চাচ্ছে না আর কিছু লাগবে না আল্লাহ বলেন ওয়ালা দাইনা মজিদ না রে ফেরেস্তা আরো আছে আরো দেব ফেরেস্তা বলে রব্বুল আলমিন এবার আপনি কি দিবেন তো আল্লাহ বলবেন ফেরেস্তা আমার সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া দাও এবার আমার জান্নাতি বান্দাকে আমি আল্লাহ নিজেকেই দেখাবো এবার আমাকে দেখ আমাকে দে আমাকে দে আমাকে দে সরাসরি আমাকে দেখবে এত সৌন্দর্য এত দয়া এত মায়া এত আয়োজন এত সুখের উপকরণ সব যিনি বানিয়েছেন বলো তো বন্ধু সেই মালিককে যখন দেখবে মালিক কেমন সুন্দর হবে আল্লাহ আপনি তৌফিক দান করে মালিক দেওয়ার জন্যই চাচ্ছি চলেন ভাই আমিও নিয়ত করি আপনিও নিয়ত করে ভালো হই বাপ যুবক ভালো হো ভাই এই বন্ধুর কথা ফেলে দিও না ফেলে দিও না সে তোমার বন্ধু না যে উলঙ্গ ছবি দেখায় সে তোমার বন্ধু না যে তোমার বিড়ি খাওয়া সিগারেট খাওয়া শেখায় সে তোমার বন্ধু না যে তোমারে সারাদিন মদের আড্ডায় জুয়ার আড্ডায় লাগায় রাখে সে তোমার বন্ধু না এতগুলো মসজিদে চতুর্দিক থেকে একসাথে আজান হয় তবুও যে তোমারে আজান নামাজের কথা মনে করায় না সে বন্ধু না সে শয়তান সে ইবলিস সে বন্ধু না বন্ধু তো সে যে আল্লাহকে মনে করায় আখেরাতকে মনে কোরআনুল করিমের মধ্যে আছে মক্কার কাফেরদের এক সর্দার ওকবা ইবনে আবি মঈদ এই নাফরমান একদিন নবীজির সামনে তার মক্কার কোরাইশদের উপস্থিতিতে নবীজি তার ঘরে গেছিলেন মেহমানদারি দাওয়াত দিছে তো সবাই হাত দুইছে খাইতে নবীজি হাত ধোয় না অখবা বলতেছে মোহাম্মদ হাত ধুচ্ছ না কেন নবী বলে চাচা আমি হাত ধুইব না খাবার নেব না যদি আপনি কালেমা না পড়েন অক্ষবা বলে হায় মোহাম্মদ তুমি তো আমার আটকায় দিলা এখন যদি মেহমান ফিরায় দেই তোমাকে তাহলে গোটা মক্কায় ছিচি পড়বে সর্দারের ঘর থেকে মেহমান না খেয়ে চলে গেছে এটা তো আমি সইতে পারি না যাও কালেমা পড়ে নিলাম কালেমা পড়ছে পরে নবীজি খানা খাইছে নবীজি চলে গেছে সব কাফের সর্দার এগুলো উমাইয়া ইবনে খাল আস ইবনে ওয়াহেল আবু জাহেল আবু লাহাব এই নাফরমানরা এবার ওকবা ইবনে আবি মাইদকে একবারে টাইটসে দৌড়ছে যাতা দিয়া এই দোস্ত বন্ধু কামটা করলা কি কি একসাথের বন্ধুত্ব একসাথে চলি ফিরি আজকে এত বছর একসাথে বন খাই একসাথে বিড়ি খাই একসাথে কপ মারি একসাথে মানুষের বেডিতে দিকে ফিসে ফিসে হাঁটি আজ এতদিনের সম্পর্ক আমরা সব সিটারি একলগে করি সব বাটফারি একলগে করি তুমি কামটা কি করলা এতগুলো বন্ধুর ইজ্জতের দিকে না তাকাইয়া মোহাম্মদের কালেমা পড়ে ফেললা দোস্ত মনে তো চাইছিল না কিন্তু বিপদে তো পড়ছি তোমরাই দেখছ কালেমা না পড়লে সে তো চলে যাবে তাইলে তো আমার বদনাম হবে মেহমান ফিরে গেছে সেটা তো আমি চাচ্ছিলাম না অন কি করতাম কও কত যদি বন্ধুত্ব টিকাইতে হয় আমাদের সাথে তাইলে এখন গিয়া মোহাম্মদের সামনে নিয়ে গিয়া থুতু মারবা আর মোহাম্মদের কালেমা মোহাম্মদকে ফিরাই দিবা এই জানোয়ার এই বেঈমান গেছে ঠিকই গিয়া রসুল্লাহ সাল্লামের সামনে থুতু মেরে এরপরে বলছে মোহাম্মদ তোমার কালেমা তোমাকে ফেরত দিলাম কোরআনে আল্লাহ সুরা ফুরকানের মধ্যে বলছে লাম আত্তাখিজ ফুলানান খলিলা হায় মন্দ কপাল যদি সেই নাফরমানকে বন্ধু না বানাইতাম আজকের নৌজওয়ানের বরবাদির মূল কারণ অসৎ বন্ধু অসৎ সঙ্গী অসৎ প্রেম অসৎ লোভ সঙ্গী নষ্ট করে দিচ্ছে হাজার হাজার যুবককে হাজার হাজার মেয়েকে হাজার হাজার বোনকে অসৎ সঙ্গী চিরতরে অন্ধকারের ভিতরে ঢুকায় দিস আল্লাহ তালা বলেন আমি এক নম্বরে মনের চাহিদা গুনার মধ্যে ডুবে থাকলে পথ ভ্রষ্ট করে দেই দুই ও খাতামা আলা সামাহি ও কালবি অন্তর এবং দিল এই অন্তর এবং কান এই দুইটার মধ্যে মোহর মেরে দেয় মোহর একবার সিল মেরে দেয় এই দ্বিতীয় শাস্তি তৃতীয় আলা আলা চোখের উপরে পর্দা ফেলে দেয় তাহলে এক পথ বুলায় দেয় দুই কান এবং অন্তর মোহর মেরে দেয় তিন চোখের সামনে পর্দা ফেলে দেয় এবার বলেন তো বাপ চোখেও আর দেখে না হক কানেও আর হকের কথা শুনে না দিলেও আর হকের কিছু বোঝে না আর পথও খুঁজে পায় না এই লোকটার পরিণতি কী فَمَنْ يَهْدِيهِ مِنْ بَعْدِ اللَّهِ এবার রব্বুল আলামিন বন্ধুকে বলে বন্ধু আমি নিজেই যাকে পথ ভুলায় দিলাম দীর্ঘদিনের গুণা নাফরমানি মনের চাহিদার খেয়াল খুশি মতো চলার কারণে আমি যা কান আর অন্তর মোহরে মেরে দিলাম আমি যার চোখে পর্দা ফেলে দিলাম বন্ধু এবার বলেন তো আমি আল্লাহকে বাদ দিয়ে তাকে হেদায়েত কে দিবে আব্দুল কাদের জিলানি জোনায়দ বাগদাদি জোনায়দ বাগদাদির বাফের ক্ষমতা আছে কথা বলেন না কেন হেদায়ত দেয় কে বলেন না কে যিনি দিবে না ফরমান তোকে তো তিনি ধাক্কা দিয়া ফেলে দিছে তাকে তো তিনি মোহর মেরে দিছে তাকে তো চোখে পর্দা ফেলে দিছে এবার হেদায়ত দিবে এই স্টেজে যদি একশো আব্দুল কাদের জিলানিও আসা কান্দে শিক্ষারে আল্লাহর কসম তোমারে তো আর কেউ বদলাইতে পারবে যদি পারত তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো নবীজির চাচা আবু তালেবকে ইমানদার বানাইতে পারত পারত কি না বলেন না কি পরিমাণ কাঁদা কাঁদছে নবী সাল্লাহ সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেজ্জুতি হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে কানে কানে বলেন আমি কাউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আহ আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি আপনি কিন্তু ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি আসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এদ্দুর সুযোগ দেন চাচা বলছে না না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহ নবী তখন অঝরে কানতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আন্নারু খৈরুম মিনাল আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ড্যাকসেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়াবেড়ি একত্রে খায় নাচে গায় ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রসুল সাল্লা সাল্লাম তার কথা মনে হয় নাই বলেন কেয়ামতের দিন নবী সাল্লাহ আলী সাল্লামের কাছে কোরআনে আছে فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا নবীকে বলছে আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমল নামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখা করবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল নামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরিব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা সিনা ব্যবিচার বেহায়া পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লা সাল্লাম তখন বলবে উম্মদ কি এটা উম্মদ আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে ক্ষুদার তারণায় পাথর বাঁধছিলাম উম্মত তোমার মনে নাই একবারও শুনো নাই আমার ক্ষুধার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর কসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা সূর্য চাঁদ উঠছে ডুবছে রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান তিন চাঁদ তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা আউকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া ইয়া রাসূল আল্লাহ স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চাল্লির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রান বের হয় আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ বলো না বাপ কিছুই মনে হইল না এভাবে ভুলে গেলেন ভুলে গেলেন রসুল্লাহ সাল্লা সাল্লামকে একবারও মনে হলো না আল্লাহকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আখেরাত চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান আমার বাবা আপনাদের মহল্লায় তেতাল্লিশ বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন একদিন দুই দিন না আমি এই মাটিতে বড় হওয়া ছেলে এই প্রাইমারি স্কুলের ছেলে এখানেই বড় হয়েছি এরা সব আমার আপনজন আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম আমি যদি কারো ভাতিজা হই আপনি আমার চাচা আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি আমি যদি কারো নাতি হই আপনি আমার দাদা আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আমি যদি কারো ভাই হই বন্ধু তো আমি চাই ভাই দুই ভাই মিলে একসাথে হই জান্নাতি আল্লাহ তোমাকেও তাও ফিক দেন আমাকেও তাও ফিক দেন দোয়া করি বাপ দোয়াও চাই জিন্দিগি বদলান যুবক জিন্দিগি বদলাও দিবা নিশির ফিকির আমার জিন্দিগি চেঞ্জ করেন জীবন চেঞ্জ করেন ফজরের নামাজে অভ্যস্ত হন আল্লাহর কসম বন্ধু ফজরের নামাজ যে পড়বে না সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এটা হাদিস মাহাদি পাবে না দাজ্জালের অন্তর্ভুক্ত হবে এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল যেগুলো উঁচা সামনে বড় বড় চুল এদিকে চুল নাই এদিকে চুল নাই সব দাজ্জালের চুল বিশ্বাস করো একেবারে পরিষ্কার হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছে দাজ্জাল হবে সাপুন কাতাতুন দাজ্জাল হবে যুবক আর দাজ্জালের চুল হবে এলোমেলো এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে এদিকে নাই এদিকে নাই ওইদিকে নাই এখান দিয়া নাই এখান দিয়ে ফেলাই দিছো ওইখান দিয়ে উঁচা করে রাখছো সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো কি করছো বাপ কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা কি এটা এটা কি মডেল নিলা সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয় নাফিদ বুঝি ডিজাইনার হয় হ্যাঁ এটা বুঝি একটা রুচি হইল হ্যাঁ কি পড়লা বন্ধু এত বাংলা এত অঙ্ক এত ইংরেজি বই এত পদার্থ এত অপদার্থ এত জীববিজ্ঞান এত জড় বিজ্ঞান এত কিছু কই গেল এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা কথা বলেন না কেন নাফিত থেকে কেন ডিজাইন আনলেন নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে মুসলমানকে সাজাবে তো রসুল্লাহ সাল্লাহ আলী হোসেন এক সাহাবি বলছেন নবী কেমন ছিল জানো যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর অসেমুল আরেকজনকে বলছে আপনি বলেন তো আরেক সাহাবি বলছে আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত সুন্দরই লাগে তিনি ছিলেন এমন আল্লাহ তালা মেয়েরাজে এই যে এই মাস সাত আসমানের উপরে আরশা আজিমে আল্লাহ তালা নবীকে নিয়ে গেলেন যখন আরশের উপরে আল্লাহ তালা রসুল সাল্লামকে দাঁড় করাইলেন এইবার আল্লাহ বললেন বন্ধু কোনানে আনছি জানেন আপনি জানেন কোথায় আনছি আপনারে কাজে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন ছোট্টবেলায় ফেরেস তাদেরকে বলছিলাম ফেরেস তারা আমার বন্ধুকে কোলে নাও নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম দেখো দেখ আসমান দেখো জমিন দেখো বন্ধু আমি কেমন বানাইলাম নাক দেখো চোখ দেখো ঠোঁট দেখো মুখের চাহনি দেখো চেহারার রং দেখো চোখের পলক দেখো এরপরে আল্লাহ সাত আসমানে আর সাজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে এবার সব কিছুর উপরে আইনা উপরে শুধু আমি আল্লাহ তার নিচেই আপনি এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম ওই সময় ওরা দেখছে এখন আপনি দেখেন আপনি দেখেন সুবহান এত বড় মর্যাদা সম্পন্ন রসুল তাকে ছেড়ে দিলেন তাকে ত্যাগ করলেন আল্লাহ আমাকেও বুঝ দান করেন আমাদের প্রত্যেককে বুঝ দান করেন শেষ কথা এটাই আফালা কারুন আল্লাহ বলে বান্দা আমি কিন্তু গুণা লম্বা হইলে নাফরমানি লম্বা হইলে আমার অবাধ্যতা লম্বা হইলে মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই আমি মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আর হেদায়েত দিবার কেউ থাকে না আফালা কারুন আমার বান্দা উপদেশ কি নিবা না উপদেশ গ্রহণ করবা না তবুও তো বলেন আল্লাহকে আল্লাহ আমরা উপদেশ নিলাম আমরা আপনার নাফরমানি করব না আপনার রসুলের অবাধ্যতা করব না যুবক ভাইয়া নামাজ পড়ে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অস্থিলতা উলঙ্গপনা থেকে বেহায়াপনা থেকে ছুটেন নারীর ফাঁদে পড়বেন না নারীর পিছনে পড়বেন না অনর্থক কোনো মেয়ের প্রেমে পড়বেন না আল্লাহ তালাই হালালভাবে একজন উত্তম স্ত্রী আল্লাহ মিলাই দেবে ইনশাআল্লাহ এটা কোরআন এটা আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে বানিয়েছি তোর জন্য যদি আমি এত উপকরণ তৈরি করি তো একজন স্ত্রী তো তোর জন্য আমি বানাইছি অতএব দয়া করে আমার বন্ধু আমার জওয়ান অনেক ছেলে বসছেন সবার কাছে অনুরোধ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত করি বলেন ইনশাল সর্বশেষ কথা হইল অকলু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া আল্লাহ বলে আহ যখন আমি কাউরে গুমরা করে দেই মোহর মেরে দেই চোখে পর্দা ফেলে দেই আল্লাহ বলে হে তখন কে রুমে জানুনি আল্লাহ হে ও রুম সে তখন বলে জীবন কেবলই এই দুনিয়াটা কারণ তার তো আর কি নেই হে সাইড মনো নাই কথা বুঝেন নাই সে তখন বলে জীবন কেবল এই দুনিয়ায় নামুতু ও নাহিয়া না কেউ মরব কেউ বাঁচব অমায়ুহলিকুনা ইলা তাহার সময়ের আবর্তন কালের আবর্তন কেউ মরছে কেউ জীবিত হচ্ছে এখানে আলাদা কোনো স্রষ্টা আলাদা কোনো তৈরিকারী এটা কিছু নাই কালের আবর্তনে সময়ের আবর্তনে কেউ মরবে কেউ বাঁচবে সময়ের আবর্তনে প্রথমে বান্দর থাকবে ধীরে ধীরে মানুষ হয়ে যাবে বাহ বাহ বাহ বাহ যখন আল্লাহ ভুলে যায় আখেরাত ভুলে যায় তখন আমি যে একটু আগে বলছি যে পরকাল ভুলে গেলে আল্লাহ ভুলে গেলে নিজেকেই ভুলে যায় তখন গিয়া জি গায় বান্দরের কাছে গিয়া জিগায় এই যে ভাই বান্দর সাই দেখেন তো একটু আমারে চিনেননি বান্দরে হ চিনছি তো আপনি তো আপনি তো আমার লগে আসিলেন আমরার লগে আপনি হেনে গেলেন কা কয় এটাই তো আমি জিগাইতে আইছি আমি তো আসিলাম আপনার লগে আমি হেনে গেলাম কা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ অতএব কোরআন থেকে বঞ্চিত হলে আখেরাত মেলে না পরকাল মেলে না আল্লাহকে আর খুঁজে পাওয়া যায় না নিজের অস্তিত্ব ভুলে যায় আল্লাহ বলেন ওমা আলাহুম ইনহুম আল্লাহ বলে মূলত এদের কোনো জ্ঞানই নাই যারা দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকে এরা মূর্খ মূর্খ নাদান অজ্ঞ ইনহুম ইল্লা ইয়াজুন্নুন তারা নিজের খেয়াল খুশি মতো চলে অনুসরণ করে বলে আল্লাহ বলেন মূলত জীবন বলা হয় দুনিয়া না আখেরাত আল্লাহ জীবন মূলত কি বলেন না আমি তোমাকে বানিয়েছি আমি তোমাকে সাজিয়েছি আমি সাজিয়েছি বানাইছি আমি সাজাইছি আমি আরে বান্দা তুমি জানো তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলমীর খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি সেই খাদ্যের উপাদান বীর্যের ফোটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি সেই বীর্যের ফোটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জড়ায়ুতে রেহেমে আমি পৌঁছাইছি সেখান থেকে এক সামান্য ফোটা বীর্যের উপরে নয় মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে খালাক তুহু বিয়া দিয়া নিজের হাতে কাজ করে ড্রয়িং করে আমি একা নয় মাস তোমারে মায়ের অন্ধকার গর্বে আমি সাজাইছি আমি সাজাইছি ওই বান্দা তুমি জানো না নাক আমি লাগাইছি চোখ আমি লাগাইছি কান আমি লাগাইছি ঠোঁট আমি লাগাইছি দাঁত আমি লাগাইছি জিব্বা আমি দিয়েছি হাত আমি দিয়েছি পাও আমি দিয়েছি বলো বান্দা আমি এখানে নাক লাগাইছি তোমার আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে চোখ লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে কান লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে আপত্তি আছে কিনা বলেন আরে মুসলমান যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন নাক বদলান চোখ বদলান কান দুইটা একত্র করে ফেলেন ঠোঁট একটা খুলে ফেলেন দাঁত অর্ধেক ভেঙে ফেলেন আল্লাহর ডিজাইন বদলে দেন আমার বা ফতেব মনে করেন আমরা নাই মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না আর কি সবাই মিলে প্রেশার আমগো হুজুরদের উপরে সবার প্রেশার হুজুররা এটা বলিয়েন না সেটা বলিয়েন না এমনে বলিয়েন না হেমনে বলিয়েন না এমনে বলিয়েন না ওই জন্য কাগজ লাগাই দিছে বলবেন না আরো কাগজ লাগবে আস্তে আস্তে এটা বলা যাবে না হুজুর এখানে অতিরিক্ত খুর আছে বলিয়েন না এটাকে ছাপ দিয়ে রাখেন আরেকখানে গেলে হয়তো কবে হুজুর এনে সিটার বেশি সিটারের দিকে ছাপ দিয়েন না অন্যদিকে নর্মাল ওয়াশ করে নর্মাল কোরআন হাদিসের কথা বলেন কোরআন হাদিসের কথা এটা বলিয়েন না ওইটা বলিয়েন না কিছুই বললাম না তো কোরআন হাদিস কোনটা কোনটা কইতাম আপনি কইয়ে দেন আমি একদিন একজনে বলছি চাচা দয়া করে আমনে স্যাম্পলটা পাঁচটা মিনিট কুদুর কইয়া দেন যে এটারে কয় কোরআন হাদিসের ওয়াজ আপনি কুদুর কইয়া দেন সব কিছু বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন তো সেটা কোনটা এটা আমরা কোন মানে সেটা স্যাম্পল কয় না নমুনা তো আমি এটার থেকে এরপরে বুঝাই কমু এইটা কইলে আর উনি নাই না হুজবিল্লা আল্লাহ মাফ করে দেন আল্লাহ বুঝ দান করেন আল্লাহ দিমাগ দান করেন ফিকির দান করেন আমরা আমি ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর দোহাই আঘাত করতে চাই না আমি বিবেক জাগাইতে চাই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব আমার হজরত বলছেন আমাকে মৌলানা ওয়াইজ হওয়ার দরকার নাই বক্তা হওয়ার দরকার নাই আখেরাতের ফেরিওয়ালা হন উম্মতের কলিজা জাগান উম্মতের ফিকির জাগান আপনার বিবেক জাগাইতে চাই বাপ আপনি আমার বাপ আপনি আমার চাচা আপনি আমার ভাই আপনি আমার বন্ধু আজকে যাদের এক বছর ছয় মাস দুই বৎসর কোনো দিন ফজরের নামাজ পড়েন না দিনের পর দিন রাতের পর রাত যায় এভাবেই ছয় মাস এভাবেই এক বছর এভাবেই দুই বছর আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন ফজরের জামাত হয় কখন মেরে মোহতারাম আমার ভাই আমার বন্ধু বলো তুমি যে কোনো দিন ফজরে নামাজ পড়লা না তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে বলে না আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয় আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন গোটা পৃথিবী দেখছে আপনারাও দেখছেন আল্লাহর দোহাই আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো আল্লাহর কসম ফজরের নামাজ ফজরের নামাজ ফজরের নামাজে অভ্যস্ত হন মুসলমান এটা আমরা আগেও বলছি বারবার কোরআন এবং সুন্নার বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকেলাব ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বারবার আজাব দেয় ফজরের ওয়াক্তে আল্লাহ তালা বারবার বিজয় দান করে আপনারা দেখছেন মালিকের আজাব তুরস্ক সিরিয়া আল্লাহর ইচ্ছা কেন দিছেন সেটা শুধু আল্লাহ জানে কিন্তু হয়েছে কোন ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ভোর সোয়া চারটা বাজে মাটির সাথে মিশে গেছে আস্তা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে গোটা পৃথিবী কাঁদতেছে গোটা পৃথিবী সমবেদনা জানাইছে গোটা পৃথিবী মর্মাহত হইছে কিন্তু ফজরের ওয়াক্ত এই কোরআনে আছে দোস্ত কৌমে লুত লুত আলাইসাল্লামের কৌম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত নাউজুবিল্লাহ আল্লাহ তালা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া সাত্তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে দুই কৌমে আত এই কোরআনে আছে একটি জাতি হুদ আলাই সাল্লামের কৌম তাদেরকে আল্লাহ তালা নাফরমানির কারণে পাপের কারণে সাত দিন এক টানা সাত রাত আট দিন ঝড় বৃষ্টি দিয়ে বাতাস দিয়ে ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে দুধের বাচ্চাটা সহ তিন নাম্বার এই কোরআনে আছে একটি জাতি কৌমে সামুদ সামুদ জাতি সালেহ আলাইসাল্লামের কৌম আল্লাহ তালা তাদেরকে নাফরমানির কারণে ফেরেস্তার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে চার নাম্বার আল্লাহ তালা কৌমে সোয়াইব সোয়াইব আলাই সাল্লামের কৌম মুসা নবীর শ্বশুর ওই নাফরমান জাতি নাফরমানির কারণে আল্লাহ ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে আল্লাহর কসম কোরআনে আছে এই চারটা সম্প্রদায় কৌমে লুত কৌমে আদ কৌমে সোয়াইব কৌমে সালে মানে কৌমে সামুদ যেটাকে বলে এই চার চারটি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজরের নামাজ ইনকলাব মানে পরিবর্তন ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকলাব বলে পরিবর্তনের সময় যুবক বন্ধু আপনি বলেন এই ঘুমন্ত মানুষ কোরআনুল করিমে আছে তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছ ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসাইয়া দিতে পারে আম আমিন তুমান ফিসামাহি আইনুরসিলা আলাইকুম হাসিবা আল্লাহ বলে তুমি কি নিরাপদ ভেবেছ ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে যে তিনি ইচ্ছে করিলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে আল্লাহ কোরআনুল করিমে বলছে আফা আমিনা আহলুল কোরা অহুম না ইমুন সুরা বলে বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেব না হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত এই অবস্থায় আমি আল্লাহ তালা ধ্বংস করে দেব ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তালা সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিস দাফন করে দিস অতএব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে চিনাইছে বান্দা তুমি বারবার অল্প অল্প মাঝে মাঝে আজাব দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মনে করাই আল্লাহ তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো ফিরে চলে আসো অতএব এই আয়াত আল্লাহ কি বললেন মনের চাহিদা মনের চাহিদা অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে তো এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে কথা বলেন না কেন অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত তো এই বোন কি মনে হয় আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে তাইলে আজ তিরিশ বছর বাজারে ব্যবসা আপনার আপনার ইনকাম আপনার চাকরি আপনার কামাই আপনার রোজগারি হারামের উপরে মিথ্যা বলেন ধোকা দেন ওজনে কম দেন অবৈধ উপার্জন করেন সুদের লেনদেন করেন ঘুষের লেনদেন করেন ছাড়বেন কোন দিন বর্জন করবেন কোন দিন এই নাফরমানি ত্যাগ করবেন কোন দিন আজ কতদিন গুণা লম্বা করলেন এটা প্রমাণ করে আপনার খোদা আপনার মন আপনার চাহিদা আপনার নফস আপনার খেয়াল আপনার খুশি আপনার অবৈধ কামনা বাসনা না উজুবিল্লাহ এবার আসেন পরের কথা তাহলে এই কথাটা বুঝছেন যে গুনার উপরে দীর্ঘদিন চালু থাকে চলমান থাকে মূলত তার খোদাকে তার মনের চাহিদা বলেন কি খোদাকে বলেন না মনের চাহিদা মনের চাই এবার আল্লাহ বলেন বন্ধু মনে আসেনি নবীকে দেখাইছে যে যে দোস্ত দেখছেন তো তার চলা ফেরা উঠা বসা তার চুল দেখেন তার জামা দেখেন তার কথাবার্তা দেখেন পেলেদের চুল দেখেন পেলেদের হাঁটা চলা দেখেন সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান তার আখেরাত আছে তার আল্লাহ আছে হায় হায় বল না বি বল গিয়া বলছে যে এটাও ভুলে গেছে মনে নাই যে এটাও মনে নাই মনে নাই যে এটাও মনে নাই কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান কতদিন হয় সে নাফরমানি আর গুণাটা কি মজা বানায় নিছে তো আল্লাহ বলেন এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে ক্ষুদা বানায় আমি আল্লাহ তাকে তিনটি শাস্তি দিয়ে থাকি না কয়টা শাস্তি বলেন বলেন কথা শেষ করে ফেলবো কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন তিনটা শাস্তি তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে খেয়াল খুশি মতো চলে আল্লাহর বিধান আখেরাতের বিধান পরকালের হুকুম কোরআন সুন্দর কোনো বিধান এগুলো মানতে চেষ্টা করে না মন যা চায় স্ত্রী ছেলে মেয়ে ঘর পরিবার নিজের জীবন আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে আল্লাহ বলেন আমি তাকে তিনটা শাস্তি দিই এক ও আদাল্লাহুল্লাহ আলা ইলমিন আমি তাকে জ্ঞান দিছিলাম বিবেক দিছিলাম বুদ্ধি দিছিলাম বিবেচনা দিছিলাম দেমাগ দিছিলাম সুস্থতা দিছিলাম বুঝার মতো দক্ষতা দিছিলাম সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম বুঝাইবার মতো মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি বুঝাইবার মতো উপযুক্ত আলেম ইমাম খতিব ওলামা আউলিয়া বুজুর্গ মাসায়ক আমি তাকে দিয়েছিলাম তাইলে আমি তারে বুঝবার মতো দেমাগও দিছি আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি সে বিবেককেও কাজে লাগাইল না সে কোরআনকেও ধরল না আলেমকেও অনুসরণ করল না ফলে মনের চাহিদা মতো চলতে চলতে দশ বছর ২০ বছর ৩০ বছর পাঁচ বছর দুই বছর একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আবাল্লাহুল্লাহ আমি তাকে গোমরা করে দিলাম জান্নাতের রাস্তা থেকেই তোরে সরায় দিলাম আর কোনো দিন তুই গন্তব্য খুঁজে পাবি ব্যথা পাইছে পিঠে হাতে শরীরে কিন্তু পথ তো আছে ঠিকই না বলেন না কেন পথে তো আছে তাহলে এই আঘাত চলে যাবে একদিন কিন্তু পথে তো আছে আরেকটা হলো আমি দেখতেছি এই পরিমাণ রাগ করছি তার লগে যে রাগ করে আমি দেখতেছি সে নাফরমানির রাস্তায় ধ্বংসের রাস্তায় জাহান্নামের রাস্তায় আগুনের দিকে ছুটছে আমি বললাম যা যাও না তোর যেটা মনে করতে এটা কর তোর মতো অসৎ তোর মতো অসভ্য তোর খবর না নিলে কি তোর মতো ভাই আমার দরকার নাই এবার সে নিজের মতো করে চলছে আর বরবাদ হচ্ছে তাইলে ওইটা কি পরিমাণ ক্ষতি তার কথা বলেন না এর চাইতে তারে দশটা কনি দিলেও তো ভালো ছিল তারে মাথার তুললে আসার দিলেও তো ভালো ছিল যদিও পথে রাখছিল কিন্তু যদি পথ থেকে সরায় দিছে ভুল পথে চলে গেছে আর ডাকছে না তখন পরিণতি কি হবে আল্লাহ তালা এটা বলে রব্বুল আলমিন বলেন কোন ফরমান যখন মনের খেয়াল খুশি মতো চলতে থাকে নাফরমানি ধারাবাহিক করতে থাকে বারবার বারবার বারবার অন্যায় করতে থাকে বান্দা আমি রব্বুল আলমিন তখন ইচ্ছে করেই তাকে পদভ্রষ্ট করে দেই নাউজবিল্লা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে কোরআনুল করিমে আল্লাহর সবচেয়ে বড় ধমকটা কি সুরা হাসরের একটা আয়াত কোরআনে আল্লাহ বহু জায়গায় বলছে তোরে কঠিন শাস্তি দেব কঠিন মাইক দেব কঠিন আজাব দেব ভয়ঙ্কর আজাব দেব এটি সব বালা কথা কারণ এগুলোর ভয়ে ফিরে চলে আইলে তো ভালোই কথা বুঝেন না আর সবচেয়ে ভয়ঙ্কর কথা হইল কোরআনে একটা আয়াত আছে সুরায় হাসরে সেটা কি আল্লাহ বলে কাল্লাদিনা নাসুল্লাহ আল্লাহ বলে বান্দা বড় মায়া করে আল্লাহ বলছে শোনো তুমি দীর্ঘদিন আমারে ভুলা থাকো না অনেক দিন আমাকে ভুলতে ভুলতে না একদিন আমি যদি বেশি রাগ করে ফেলি সেদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলাই দেব সেদিন তুমি আত্মবোলা হয়ে যাবা তোমার আর মনে হবে না তুমি মানুষ তোমার আর মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মরবা কবরে যাইবা প্রশ্ন করবে কবরে আজাব হবে আখেরাতে উঠতে হবে আমল নামা হাতে দিবে মিজানের পাল্লায় মাপা হবে আমি আল্লাহর সামনে মুখোমুখি হইতে হবে ফুলসেরাত পার হইতে হবে জান্নাত কিংবা জাহান্নামে যেতে হবে এই কথাটাই এই চাপ্টারটাই তুমি ভুলে যাবে এটাই মনে থাকবে হাজারো নাফরমানের জিন্দিগি এমন হাজারো পাপির জিন্দিগি এমন দিবারাত্রির চব্বিশ ঘন্টা সপ্তাহ যায় বছর যায় দিন যায় মাস যায় তার কোনোদিন মনেও হয় না আমার আখেরাত আছে বোঝেন না মসজিদের সামনে মনে করেন কথার কথা মসজিদের সামনে চা দোকান আজকে দশ বছর দোকানদারি করে তার দোকান থেকে চা খাইয়া লোক মসজিদে যায় মসজিদ থেকে বাইরইয়া লোকে তার দোকানে চা খায় এই নাফরমান দশ বছর ধরে কোনো দিন তার মনে আসে নাই যে আমিও তো একটা মুসলমান আমারও তো মসজিদে যাওয়া দরকার কি মনে হয় কি মনে হয় আল্লাহ মাফ করুক না জানি আল্লাহ তালা তোমারে গুমরা করে দিল না জানি মাওলা তোমারে পথ থেকে সরায় দিল জান্নাতের রাস্তা থেকে হটায় দিল না বিল্লাহ কি পরিণতি হবে এজন্য গুণা আমি প্রতিদিন বলি এ কথাকে অনুরোধ করি গুণা লম্বা হইতে দিবেন না নাফরমানি লম্বা হতে দিয়েন সুদের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না ঘুষের লেনদেন দীর্ঘস্থায়ী বানায়েন না মদ জুয়া দীর্ঘস্থায়ী বানায়েন না উলঙ্গ ছবি দেখা জিনা ব্যবিচার গান বাদ্য বিভিন্ন ড্যাকসেট বাজানো সারা রাত গান বাদ্য বাজানো যুবক রঙের ঘুরি উড়াইও না যুবক রঙের ঘুরি উড়াইও না গুনার অনুসরণ করবেন না নাফরমানি দীর্ঘদিন লম্বা করবেন না নফরমানি লম্বা করবেন না মদ খাওয়া ছেড়ে দেন জুয়া খেলা ছেড়ে দেন গান বাদ্য ছেড়ে দেন অস্থিলতা ছেড়ে দেন নাটক সিনেমা ছেড়ে দেন নর্তকীর নাচ দেখা ছেড়ে দেন উলঙ্গপনা ছেড়ে দেন গান বাদ্য ড্যাকসেট বাজানো এগুলো বন্ধ করে দেন যার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে সেই নর্তকীর নাচ বন্ধ করে দেন প্রত্যেকের হারাম রোজগার সুদ ঘুষ অবৈধ ইনকাম এটা বন্ধ করে দেন দুনিয়া অল্প অল্প অল্প আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আখেরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমি আমার আব্বার